হ্যাঁ দিচ্ছি হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে হয়েছে বেশি না একটু সামান্য ভেরি গুড এটুকু যথেষ্ট

শোনো স্টপ করো এতক্ষণ ঘোরা করতে দাঁড়াও দাঁড়াও ঘোড়া গাড়ি চালাবো